ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম নাম হচ্ছে আব্দুল্লাহ আর হচ্ছে আব্দুর রহমান সুবহানাল্লাহ পড়েন এই নামগুলো রাখতে রাজি আছেন তো আব্দুল্লাহ আব্দুর রহমান রাখবেন নবীদের নামে নাম রাখবেন সাহাবাদের নামে নাম রাখবেন তাহলে ছেলেগুলো ভদ্র হবে নামাজি হবে ঠিক কিনা সৈয়দানা লোকমান তার ছেলেকে উপদেশ দিলেন দশটা জোরে বলেন কয়টা উপদেশগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহ সরাসরি কোরআনে যেমন যেমন বাবা উপদেশ দিয়েছিল তেমন তেমন আল্লাহ তুলে ধরেছে এজন্য সব বাবাদের উচিত ছেলেদেরকে উপদেশ দেয়া ছেলে যত ছোটই হোক তার কানে আপনি ইসলাম পৌঁছে দেন জন্মের পরে কানে আজান দেন বয়স যখন সাত দিন আকিকা দেন আকিকা অনেকে দেরি করে দেয় কুরবানির সাথে দেয় হ্যাঁ আদায় হবে কিন্তু সাত দিনে দিলে সুন্নাত সম্মত আদায় হবে ঠিক কিনা সাত দিনে দিবেন সপ্তম দিনে মেয়ে হলে একটা খাসি ছেলে হলে দুইটা খাসি বিশ্বনবীর সুন্না নিয়ে আপনি থাকেন এটার মধ্যে বরকত রহমত মার্সি ব্লেসিং চাচারা নাই সাত দিনের দিন নাম রাখবেন আকিকা দিবেন কোরআন শিখাবেন ছেলে যখন বড় হবে ছেলের হাতে কোরআন তুলে দিবেন ছেলেটা কোরআনওয়ালা হবে আর যদি ছেলের হাতের মধ্যে গানের বাদ্যযন্ত্র তুলে দেন গানকে ভালোবাসবে আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গা সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গা সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রান্ত গান জীবন প্রান্ত হইবে গান শিখাইছেন কোরআন শিখান নাই কপাল পোড়া গান না শিখায়া ছেলেটারে যদি কোরআন শিখাতেন ছেলেটা বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরা সেদিন থেকে কোরানি জীবন কোরানি আমার প্রাণ ঠিক এজন্য জীবনটা শুরু করবেন কোরআন দিয়ে জীবন শুরু করবেন ইসলাম দিয়ে তখনই ছেলেগুলো ভদ্র হবে ছোট্ট অবস্থায় ইসলাম শিখান ছোট্ট অবস্থায় নামাজ শিখান নামাজি হবে বড় হলে হবে না এজন্য মুরব্বীরা বলে কাঁচা না নোয়ালে বাস পাকলে করে সব মুখস্থ কাঁচা না নোয়ালে বাস পাকলে করে টাস টাস আসলে কথাটা ঠিক কামার যখন কাদামাটি দিয়ে পুতুল বানায় একই কাদামাটি দিয়ে গ্লাস বানায় একই কাদামাটি দিয়ে কামার জগ বানায় যখন এটা কাদামাটি যে কোনো শেপ দেওয়া যায় যে কোনো স্ট্রাকচার দেওয়া যায় এইটাকে আগুনে পুরানোর পরে যখন লাল হয়ে যায় শক্ত হয়ে যায় তখন এটার শেপ দেওয়া যায় নাকি কোনো স্ট্রাকচার দেওয়া যায় কারণ ওই যে নরম অবস্থায় আপনি ঠিক করেন নাই আমাদের কাছে অনেকে পানি পড়ার জন্য আসে কি জন্য পানি পড়া কয় হুজুর পোলা কথা শোনে না পোলার বয়স কত কয় তিরিশ আমি কে পানি পড়া না আমার বাইটটা মেশিন দিয়ে বাইটটা খাওয়াই দিল এ পোলা মানুষ হবে না ঠিক কি না কারণ সময় মতো নামাজ শিখান নাই এখন এই ছেলে করবে টেন্ডার বাজি এই ছেলে করবে চাঁদাবাজি এই ছেলে হবে বাংলা ভাই ইংরেজি ভাই অঙ্ক ভাই এই ছেলে হবে ডাকাত এই ছেলে থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের অন্য ধরে টানাটানি করবে এই ছেলে ধর্ষণে সেঞ্চুরি করবে এই ছেলে গাঞ্জার টাকা না পাইলে মায়ের লাথি মাইরা ঘর থেকে তাড়াবে ছোট্টবেলায় শিখান নাই তো এই জন্য সাইয়েদেনা লোকমান ছোট্টবেলা থেকে এই ছেলের জন্য দশটা উপদেশ দিলেন দুনিয়ার সব বাবাদের উচিত ছেলেদেরকে এই উপদেশ দেয়া দিতে রাজি আছেন রাজি আছেন রাজি আছেন এই লোকমান ছিল একজন কৃতদাস লোকমান ছিল একজন নিগ্র লোক কুচকুচে কালো ঠোঁটগুলো পুড়ো হাতগুলো লম্বা কুচকুচে কালো নিগ্র মানুষ আপনারা দেখেছেন কি যারা হজে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন দেশের বাইরে যারা ভিজিট করেছেন দেখেছেন আমি প্রথম দেখেছি মিশরে কুচকুচে কালো মানুষ এর আগে দেখি নাই লম্বা লম্বা মানুষ দু হাজার আটে যখন গেলাম মিশরে মাগরিবের নামাজ পড়লাম নামাজ পড়ে সালাম ফিরায় দেখি ডান দিকে মুনকার বাম দিকে নাকি মানে কালো কালো লোক জীবনও এরকম দেখি নাই আমি একশো চার দেশের ছাত্র একসাথে পড়তাম ওইখানে প্রথম অলাদ্দলিন সবাই কয় আমিন আওয়াজ করে আমিন অনেকে দিছে দৌড় নতুন যারা বাংলাদেশে আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে কি করবে না করবে নতুন আমল যদি কেউ দেখে অনেকের মধ্যে এই অবস্থা ঘটে ঠিক কিনা কুচকুচে কালো মানুষ প্রথমে দেখলাম এরকম কুচকুচে কালো ছিল সৈদানা লোকমান আলাইহিস সালাম দেখেন কালো হওয়ার পরেও একজন কৃতদাস গোলাম হওয়ার পরেও তার কথাগুলো কোরআনে দিয়েছে কে তার মানে ইসলামে কালো সাদায় কোনো পার্থক্য নাই ধনী গরিবে পার্থক্য নাই লম্বা খাটাতে পার্থক্য নাই পার্থক্য হলো তাকোয়ায় যার কলি যায় তাকোয়া বেশি সেই আল্লাহর কাছে সেরা ঠিক কিনা কেমতের দিন কি প্রধানমন্ত্রীর জন্য আলাদা লাইন প্রেসিডেন্টের জন্য এমপির জন্য কেমতের দিন লাইন দুইটা কয়টা আসহাবুল ইয়ামিন আসহাবুল শিমাল একটা হবে ডানপন্থী আর একটা বামপন্থী ডানপন্থীদের হাতের মধ্যে থাকবে লাইলাহার পতাকা আলিল্লাহে তাকবীর আল্লাহ আকবার আর বামপন্থীদের ওইখানে কিল ঘুষি আছে না নাই দল দুইটা ওই দিন হবে আসল খেলা ফাইনাল খেলা ঠিক কিনা এজন্য ইসলাম বলে there is no difference between black and white between upper and lower between the richer section of the society and poorer section of the society between the prime minister member of the parliament and rickshaw puller factory labour everyone is totally equal hundred percent equal completely equal in the eyes of Islam চিল্লা এখন ঠিক কিনা সাদা কালায় পার্থক্য নাই প্রধানমন্ত্রী কুলিওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালায় পার্থক্য নাই পার্থক্য হলো যার কলিজায় তাকুয়া বেশি সেই আল্লাহর কাছে সেরা এজন্য লোকমান আলাইহিস সালামের কথাকে আল্লাহ সরাসরি কোট করতে একটু কুণ্ঠাবোধ করলেন আল্লাহ তুলে দিলেন কথাগুলো পেশায় ছিল রাখাল পেশায় কি ছিল সারাদিন ছাগল চড়াতো রাতের বেলায় যখন ঘরে ফিরতো এলাকার মানুষগুলো এরকম বসতো ওনার কথা শোনার জন্য মাগরীবের পরে হাজার হাজার লোক চলে আসতো এই রাখালের কথা শুনতে কারণ আল্লাহ তাকে হেকমাত দিয়েছে প্রজ্ঞা দিয়েছে বিবেক দিয়েছে কমন সেন্স দিয়েছে সৈয়দনা লোকমানের কথা শোনার জন্য হাজার হাজার লোক হয় লোকমানের মনিব ভাবে ঘটনা কি আমি হলাম ওর মনিব আমার কাছে কেউ আসে না আর এই লোকটা আমার কর্মচারী কুচকুচে কালো দেখতে তার কথা শোনার জন্য লোকেরা আসে কেন লোকদের জিজ্ঞেস করলো তোমরা আসছো কেন আপনার রাখাল ছেলের মাথার মধ্যে এত হেকমত এত বুদ্ধি তার কথাগুলো শোনার জন্য আমরা এসেছি আমার এই রাখালের এত হেকমত এত বুদ্ধি দেখি তো কি হেকমত আছে ডেকে আনলো একবার লোকমানকে লোকমান তা আলাহুনা এদিকে আসো ইবনু জারির আত্মাবারি ওনার তাফসিরের ভেতরে তাফসির ইবনে জারির আত্মাবারি এটার মধ্যে উনি লিখেছেন উনি যে কত কিছু লিখেছেন উনি একটা তারিখের গ্রন্থ ইতিহাসের গ্রন্থ লিখেছেন তারিখের তবারি আলেম যারা আছেন বুঝবেন উনি জীবনে যত পৃষ্ঠা লিখেছেন ওইটা দিয়ে যদি উনার জীবনের বয়সটারে ভাগ দেয়া হয় এভারেজে উনি দৈনিক প্রতিদিন লিখেছেন পঁচাশি পৃষ্ঠা আমরা পঁচাশি পৃষ্ঠা তো পড়তেও পারি না আপনি একদিনে পঁচাশি পৃষ্ঠা পড়ছেন কোনো দিন উনি প্রতিদিন লিখতেন on average eighty five pages পঁচাশি পৃষ্ঠা প্রতিদিন লিখতেন উনি ওনার তাফসির এনেছেন মনিব লোকমান ডেকে বলে ও লোকমান ইজবাহ শাতান একটা ছাগল জবাই করো ও আখরিজ মিনহা আতিয়া আতিয়াবা মুদগাতাইন এবার ছাগলের সব চাইতে দুইটা দামি অঙ্গ ছুরি দিয়ে কেটে আনো সৈয়দনা লোকমান মনিবের কথা অনুযায়ী ছাগল জবাই করলেন জবাই করে জিব্বাটা আর কলবটা কেটে আনলেন বললেন মনিব এই দুইটা অঙ্গ সবচেয়ে দামি এবার মনিব বলল ইহাব ছাগল আখরিজ মিনহা এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনো এবার লোকমান আবার ছাগল জবাই করলেন আবারও জিব্বার কলব কেটে নিয়ে আসলেন মনিব বলে মা হাদায়া লোকমান ও লোকমান সবচাইতে উৎকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনার জন্য বললাম জিব্বার কলব আনলা সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনতে বললাম তখনও জিব্বার কলব আনলা ঘটনাটা কি সেদনা লোকমান বললেন জিব্বা যদি ভালো হয় এর চেয়ে ভালো অঙ্গ আর হয় না জিব্বাটা যদি খারাপ হয় এর চেয়ে খারাপ অঙ্গ আর হয় না ঠিক না এই জিব্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন এই জিব্বা দিয়ে যদি আপনি আল্লাহর জিকির করেন এই জিব্বা দিয়ে যদি কোরআনের দাওয়াত দেন এই জিব্বা দিয়ে যদি ভালো ভালো কথা বলেন এই জিব্বাটাই হলো সেরা অঙ্গ আর এই জিব্বা দিয়ে যদি মিথ্যা কথা বলেন ওয়াদার খেলাফ করেন মানুষকে গালি দেন চগলখুরি করেন গিবত করেন জিব্বার চেয়ে খারাপ কোন অঙ্গ হতে পারে এজন্য আল্লাহ বললেন আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন ও গোলাম তোরে চোখ দিলাম ঠোঁট দিলাম তোরে আমি জিব্বা দিলাম জিব্বা দিলেন কে আল্লাহ জিব্বা না থাকলে খাবারের স্বাদ নিতে পারতেন জোরে বলেন আল্লাহর দেহের অঙ্গগুলার সেটিং এত সুন্দর এই দেখেন খাবো এইখানে মুখ চাবানোর জন্য ভিতরে দাঁত ঘ্রাণ নেয়ার জন্য তার দুই ইঞ্চি উপরে নাক দেখার জন্য চোখ আচ্ছা আমাদের চোখ দুইটা যদি পিছনে থাকতো এদিকে একটা দিকে একটা তাহলে খাওয়ার সময় এটা ভালো কি খারাপ দেখার জন্য এভাবে নেওয়া লাগতো তাই না আচ্ছা নাক যদি এইখানে না থাকে নাক থাকতো এইখানে পিঠে পিঠে যদি নাকটা থাকতো তাহলে খাওয়ার আগে এটা কি ভালো খাবার না বাসি খাবার আগে না কেড়ে এখানে দেখানো লাগতো একটু সুইকা দেখি ভালো কিনা ঠিক কিনা চোখ যেখানে আল্লাহ রাখলেন এখান থেকে যদি মাত্র দুই ইঞ্চি উপরে এইখানে হয়তো বাম চোখটা এদিকে ডান চোখটা কি হইতো ফুটবল খেলতে যায় ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোষ হয়ে যেত ঠিক কিনা কান দুইটা চমৎকার জায়গায় দিলেন আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর এই বডি মেকানিজম হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি আপনি চিন্তা করেন কিভাবে আল্লাহ ডিএনএ দিয়েছেন ডাইঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড যেটা আমাদের প্রাণের ব্লু প্রিন্ট কুটি কোটি ডিএনএ আমার দাদা আমার পরদাদা আমার চোদ্দ দাদা কে কোন ধরনের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স কোয়ালিটি নিয়ে এসেছে সব ডিএনএর মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন একজনের ডিএনএর সাথে আরেকজনের ডিএনএর কোনো মিল নাই কোন সুবাহার আল্লাহ এমন ভাবে সেটিং করেছেন যেটা যেখানে দরকার খেয়াল করে শুনেন এই যে কানটা এই কানটা যদি আল্লাহ এই বগলের নিচে দিত আর এই ডান কানটা যদি এই বগলের নিচে দিত আজকে আমার ওয়াজ শোনা লাগতো এইভাবে ঠিক কিনা কারণ এইভাবে যদি কান চাপা পড়ে থাকে কথা শোনা যাবে সোবান আল্লাহ কইতে পারলেন না এই জন্য আল্লাহ বললেন আলাম না জাআল্লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন তোরে জিব্বা দিলাম জিব্বা দিয়ে স্বাদ নেয়ার সুযোগ দিলাম আমাদের এই যে জিব্বা নরম নরম টিস্যু দিয়ে আল্লাহ জিব্বাটারে বানিয়েছেন এই জিব্বার পার স্কোয়ার সেন্টিমিটারে টেস্ট বার্ড আছে চুরাশিটা সেই হিসাবে আমাদের পুরো জিব্বা দিয়ে আমরা কয়েক হাজার ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারি কোন সুবাহ আল্লাহ এত নরম অঙ্গ দেহের আর দ্বিতীয়টা নাই একটা চুল যদি জিব্বার মধ্যে পড়ে যায় সেটাও টের পাওয়া যায় জোরে কোন ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন সাইয়েদনা মুসারে ডেকে বললেন ও মুসা তোর মেজাজ দিয়েছি গরম কিন্তু জিব্বা দিয়েছি নরম ফেরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে যাবা গরম মেজাজটা নিয়ে যেও না নরম জিব্বাটা দিয়ে নরম নরম ভাষায় দাওয়াত দিবা فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى ও মুসা তুমি আর তোমার ভাই হারুন ফেরাউনের কাছে যখন যাবা মেজাজ গরম দেখায় না মেজাজ দিছি গরম কিন্তু জিব্বা দিছি নরম নরম জিব্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিবা হয়তো ফেরাউনের কপালে খুলে যেতে পারে ঠিক কিনা এজন্য লোকমান জিব্বা কেটে এনে বলল জিব্বাটা সবচেয়ে ভালো আবার সবচেয়ে খারাপ কলব কেটে এনে বলল কলবটা সবচেয়ে ভালো সবচেয়ে খারাপ কলবে যদি আপনি আল্লাহরে বসান এই কলবের ভেতরে যদি আল্লাহরে জিকিরে বসান এই কলবের মধ্যে যদি সবার জন্য ভালোবাসা থাকে peace for all love for all no hatred for anyone no jealous for anyone কারোর জন্য ঘৃণা থাকবে না অন্তরে সবার জন্য ভালোবাসা আছে না নাই এই অন্তরে যদি সবার জন্য ভালোবাসা পুষে রাখেন আল্লাহর জিকির দিয়ে যদি অন্তরটারে সমৃদ্ধ করেন কলবের চাইতে দামি কোনো অঙ্গ আছে নাকি এজন্য আল্লাহ বললেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না একমাত্র জিকির ছাড়া লা ইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই জন্যই কলবে জিকির করতে হবে কলবের মধ্যে আল্লাহকে স্থান দিতে হবে কলব পরিষ্কার হয় জিকির দিয়া অনেকে বলে আমরা জিকির করি না কলবে আয়না বসাই কি বসাই আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে আছে না নাই আসলে আয়না আছে নাকি কলবে বাবার কলবেই নাই তোমার কলবে থাকবে কেমনে আয়না টায়না কিছু না কলবের ভেতরে জিকির থাকবে কার লোকমান বলল সবচেয়ে দামি অঙ্গ জিব্বাপ সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ জিব্বা সবচেয়ে দামি অঙ্গ কলব সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কলব মনিপ তো বলে তাই তো লোকমানের তো আসলেই অনেক জ্ঞান মনিপ বলে যা লোকমান আর আমার রাখাল গিরি করার দরকার নাই তোরে আমি আজাদ করে দিলাম দিন রাত সারা দিন সারাক্ষণ মানুষকে তোর জ্ঞান বিলিয়ে বিলিয়ে মানুষকে তুই আলোকিত করে দে সুবহানাল্লাহ বাড়িতে যে বললেন এজন্য আল্লাহ বললেন ওয়ালা ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়ুন হামিদ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বললেন আমি লোকমানরে হিকমত দিয়েছি কি দিয়েছি কথা বলেন হিকমত হেকমত শব্দটার সাথে আপনারা পরিচিত না আমরা কিন্তু বলি এই কথা বলার সময় হেকমত খাটায় বলবি বলি না বলি না বলি না হেকমত হলো কেমন করে কথা বলতে হয় কিভাবে বলতে হয় কোন জায়গায় কোনটা বলতে হয় এটার নাম হলো হেকমত নলেজ আর common sense is equal to wisdom প্রজ্ঞা হেকমতের বাংলা হচ্ছে প্রজ্ঞা ইংরেজি হচ্ছে উইজডম আপনার যে জ্ঞান আছে জ্ঞানের সাথে যদি কমন সেন্সটারে কাজে লাগান ওইটাই প্রজ্ঞা তখনই আপনি ওয়াইজ ম্যান হয়ে যাবেন ঠিক না আপনার জ্ঞান আছে নামাজ পড়া ফরজ নামাজ পড়লে জান্নাতি হওয়া যায় এটা কিন্তু হেকমত না এটা হলো জ্ঞান নলেজ এবার কেমন করে রুকু করবেন কেমন করে সেজদা করবেন কেমন করে নামাজ পড়বেন এটা জানার নাম হলো হেকমাত তার মানে জ্ঞানকে প্রয়োগ করার কৌশল হচ্ছে হেকমাত জ্ঞান প্রয়োগের বাস্তব কলা কৌশল মেকানিজম জানার নাম হচ্ছে হেকমাত এই জন্য যারা কোরআনের দাওয়াত দেয় যারা মুফাসিরে কোরআন যারা খাতিব যারা ইমাম সাহেব আল্লাহ তাদেরকে বললেন দাওয়াত দেওয়ার সময় হেকমতের সাথে দিবা বিল ওয়াল হাসানাতি হিয়া আহসান বিশ্বনবী ইউ কিতাব কিতাব শিখাবে আর বিশ্বনবীর সুন্নাত শিখাবে এই সব লোকমানকে দিয়েছেন এজন্য আমাদেরকেও হেকমত দেখ আমরা চাই কি চাই না চাই কি চাই না সবাই পড়েন আল্লাহুম্মা আল হেকমা ও আল্লাহ আপনি আমাদেরকে হেকমত দেন পড়ে না আমিন আমি লোকমানকে হেকমাত দিয়েছি আর বলেছি আনিশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি হেকমাত দিয়ে আমি লোকমান রে বললাম ও লোকমান আনিশকুর লিল্লাহ শুকরিয়া করবা কার জোরে বলেন কার আল্লাহর শুকরিয়া করবা কারণ শুকরিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কে শুকরিয়া না করলে নেয়ামত কেড়ে নেয় কে لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد ও বান্দা যদি আমার নেয়ামতের শুকরিয়া করো এই যে ভাত খাও এই যে মাছ খাও গোশত খাও এই যে বাতাস নাক দিয়ে বাতাস নাও এই যে প্রাণ ভরে তুমি পানি খাও এই যে আমি নিয়ামত দিয়েছি নিয়ামত গুলোর সুক্রিয়া যদি করো নিয়ামত বাড়ায় দিবে কে আর যদি না সুক্রি করো জেনে রেখো আমার আজাব বড় কঠিন কালা আমার পাকড়াও বড় কঠিন আমি আল্লাহ সব সময় ধরি না কিন্তু যখন ধরি তখন ধরে ধরে ধরে না ধরলে আল্লাহ জোরে বলেন ধরে ধরে ধরে না ধরলে আল্লাহ সব সময় ধরি না কিন্তু ধরলে সারি না ফেরাউনরে ধরে না ধরে না কিন্তু যখন ধরছে তখন আর নমরুদরে ধরে না ধরে না কিন্তু যখন ধরছে মশার কামড় দিয়ে দুনিয়া থেকে শেষ ফেরাউনকে সাগরের মধ্যে সুবানি খাওয়াইছে কে আব্রাহার বাহিনীকে আবাবিল দিয়ে ধ্বংস করলো কে আবার কাবা ভাঙতে লে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল্লাহ আকবর তার মানে সব সময় ধরে না অনেক ছাড় দেয় ফামা হিলিল কাফিরিন আম হুম রুয়াইদা কাফেরদেরকে আমি ঢিল দেই চান্স দেই সময় দেই দেখি ফিরে আসে কিনা দেখি তওবা করে কিনা দেখি মসজিদে ঢুকে কিনা দেখি নামাজি হয় কিনা দেখি ভালো মানুষ সাজে কিনা জোরে কোন ঠিক কিনা আমরা যখন ঘুরি উড়াই হাতে থাকে কি নাটাই থেকে আমরা সুতায় ঢিল দেই তাই না ঘুরি ডানে যায় বায়ে যায় আ কি আরাম উঠতেছে এই আকাশে এদিকে যায় ওদিকে যায় তার মানে কি এই যে ঘুরির আর ফিরে আসা লাগবে না আসা লাগবে কি লাগবে না সুতা আমরা ঢিল দেই ঘুরি আকাশে উড়ে সন্ধ্যাবেলায় নাটাই ধরে যখন সুতায় টান দেই ঘুরির ফিরে আসা লাগে কি লাগে না এজন্য সুযোগ পেয়ে গাদ্দারি করো না নাফরমানি করো না সুতায় ধরে যখন টান দিবেন ফিরে আসা লাগবে ঠিক না এজন্য আল্লাহ বলো শুক্রিয়া করো বললেন শুক্রিয়া করে বাড়ায় দিব না শুক্রি করলে কেড়ে নিব শুক্রিয়া করবেন না কেন এত নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন নিয়ামত গুলো গুনে শেষ করতে পারবেন পারবেন আমার দেহে কত নিয়ামত আমার ঘরে কত নিয়ামত আমার ব্যবসা প্রতিষ্ঠানে কত নেয়ামত গোটা বসুন্ধরা পৃথিবী ব্যাপী কত নেয়ামত ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আনিশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি শুকরিয়া করো শুকরিয়া করলে তোমারই লাভ যে শুকরিয়া করে নিজের জন্যই করে নাকি আল্লাহর লাভ আমরা শুকরিয়া করলে আল্লাহর অনেক লাভ না আল্লাহর ক্ষমতা অনেক বেড়ে যাবে আমরা শুকরিয়া করলে বেড়ে যাবে বেড়ে যাবে আল্লাহ বলে গোলাম পৃথিবীর সবাই যদি মোত্তাকি হয়ে যাও দুনিয়ার সবাই যদি নামাজি হয়ে যাও আল্লাহর অলি হয়ে যাও আমার কোনো লাভ নাই লাভ তর আর সবাই যদি কাফের হয়ে যাও আমি আল্লাহর লস নাই লসও তোমার জোরে কোন ঠিক কিনা সই মুসলিমের বর্ণনা দুনিয়ার সবাই যদি কাফের হয়ে যায় মুশরিক হয়ে যায় আমি আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও কমবে না সবাই যদি জিকির করে অলি হয়ে যায় আমি আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও বাড়বে লাভ লস কার কয় আল্লাহর লাভ লস কার কার আরো জোরে সবাই বলেন লাভ লস আমাদের ওমান হামিদ আর যদি কুফরি করো জেনে রেখো আল্লাহ মুখাপেক্ষী আল্লাহর কিছু লাগে না লাগে আমাদের আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে ঠেকা আল্লাহ কারো কাছে ঠেকা নাকি আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ কারো কাছে চাই নাকি এবার না লোকমান ছেলেরে দাওয়াত দিবেন ছেলেরে উপদেশ দিবেন শুনতেছেন আল্লাহ বললেন ইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম শুরু করলেন উপদেশ অনবী স্মরণ করুন এই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে এই জন্য ছেলের নসিহত করবেন উপদেশ দিবেন বিবিকে নসিহত করবেন কোরআনে আল্লাহ বলেছে ফাইদু হুন্না বিবিরে ওয়াজ করো আমরা ওয়াজ করতে চাই না ফ্যামিলি মিটিং নাই ছেলেদেরকে আমরা কিছু বলি না ছেলেদেরকে উপদেশ দিবেন লোকমান বলল ইয়া বুনাইয়া ও আমার বাজান ও আমার কলিজার টুকরা সন্তান আদর করে বলবেন তমুক দিবেন নাই হারামজাদা গোলামের পোলা গোলাম নামাজ পড়স নাই আজকে তোর একদিন কে আমার একদিন পোলাই কেবল ঠিক আছে আজকে আমনের একদিন আর একদিন আমার ঠিক কিনা কাজ হবে না নরম ভাষায় দরদ নিয়ে বলবেন হৃদয় নিংড়ানো দরদ নিয়ে কোনো কথা বললে ওই কথাটা আরেকজনের হৃদয় স্পর্শ করে ঠিক কিনা এজন্য দাওয়াতের ভাষা হতে হবে খুব হৃদয় স্পর্শী নসিহত হতে হবে খুব কোমল ভাষার অনেকে নসিহত করে মনে হয় যে আমার কি লাইবে আছে না নাই এটা তো নসিহত না এটা ঝগড়া বাবা ছেলেরা ডাক দিল ইয়া বুনাই ও আমার বাজান ও আমার কলিজার টুকরা ও আমার বৎস ও আমার সন্তান ও আমার কলিজার টুকরা এরকম দরদ মাখা কণ্ঠে ও আমার বাজান ও আমার সন্তান এভাবে ডাক দেবেন কলিজার টুকরা সন্তান বলে প্রথম উপদেশ দিচ্ছেন লা তুশরিকি বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন ও আমার কলিজার টুকরা সন্তান শিরক করো না কি করো না সবাই বলেন কি করো না শিরক করো না কারণ ইন্না শির কালাদুলমুন আদিম শিরক হলো বড় জুলুম কারণ এই জুলুমটা কোনো মানুষের উপর জুলুম নয় জুলুমটা কার উপর যে আল্লাহ রিজিক দেয় আল্লাহর নাম আইনা আরেকজন রে মানেন আপনি মুমিন না যে আল্লাহ আপনার স্রষ্টা তার এবাদত না করে আরেকজনের এবাদত করেন আপনি মমিন না মুশরিক এজন্য বললেন লা তুশরিক বিল্লা শিরক করো না খেয়াল করবেন সবচেয়ে জরুরি জিনিস আগে বলতে হয় এই জিনিসটা অনেক জরুরি শির কিন্তু অনেক ভয়ঙ্কর শিরক হচ্ছে ভয়ঙ্কর ইমান বিধ্বংসী মারণাস্ত্র এই শির যদি আপনি করে ফেলেন আপনার সব শেষ এজন্য প্রথমে শিরকের কথা বললেন শিরক হলো ইমান বিধ্বংসী মারণাস্ত্র এইডস এর চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের অ্যান্সার আছে শিরকের কোনো অ্যান্সার নাই ঠিক কিনা বিশ্ব নাই আখফা মিন দাবিবিন নামাল পিপরার চেয়েও গুটি গুটি পায়ে তোমার দেহের ভেতরে শির্ক নামক ভাইরাস ঢুকে তোমার ইমানকে সারখার করে দিবে ঠিক কিনা এজন্য কখনোই কোনোভাবে শির্ক করা যাবে আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে নামাজ পরে পড়িস আগে বল শির করস কিনা আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমরা বলি ও আল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমরা শির করি আবার যখন আমরা হজ করতে যাই ইজার পরে রিদা পরে হজের জন্য যাই আল্লাহ বলে হজ পরে করিস আগে বল শিরক করস কিনা আমরা বলি লাব্বাইক কাল্লা হুম্মা লাব্বাইক লাব্বাইক কালা শারিক আলা কালাব্বাইক ও আল্লাহ কোনো শরিক করি না কোনো শিরক করি না কোন আল্লাহ এজন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন শুধু শিরকের গুনাহ ছাড়া কোন গুনাহ ছাড়া আরো জোরে বলেন আল্লাহ সব গুণা মাফ করেন কিন্তু শিরকের গুণা মাফ করেন এজন্য হাদিসে কুৎসিতে আল্লাহ বললেন পাহাড় পরিমাণ গুণা নিয়ে যদি কেয়ামতের দিন আমার সামনে হাজির হয়ে যাও ওই গুনার মধ্যে যদি শিরকের গুণা না থাকে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমার দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব পাহাড় পরিমাণ গুণা এই গুনার ভিতরে শিরকের গুণা নাই তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে এজন্য আল্লাহ ফরমান লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন যদি কোন ক্রমে শিরক করে ফেলো তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে আল্লাহ এজন্য শিরক করা যাবে না শিরক মানে আল্লাহর সমকক্ষ কাউরে মনে করা আল্লাহর অংশীদার স্থাপন করা আল্লাহর নামে কাউরে ডাকা আল্লাহর মতো কাউরে ক্ষমতাবান মনে করা এটা হচ্ছে শির বুঝতে পেরেছেন এজন্য প্রথমে ছেলেরা বললেন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরক করবা না শিরক হলো বড় অপরাধ শিরক হলো মহা পাপ সব পাপের বাপ এটা হচ্ছে শিরক এটা কি শিরক করা যাবে শিরক তিন ধরনের কথাগুলো কঠিন সহজে বুঝালে বুঝবেন সহজ করে কইতে আমায় কহজে সহজ করে যায় না কওয়া সহজে সহজ করে বুঝাচ্ছি কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে শুনতেছেন তো